আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে জানাবো সেই বিষয় হচ্ছে মোহাম্মদ হাসিবুল আলম রানা নামে এক প্রতারক ওসির কাছে ফোন দিয়ে তিনি কখনো স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কখনো পিএস পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা চাইতেন এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন প্রথমে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন জরুরি ভিত্তিতে কোনো থানার ওসির নাম্বার চান নাম্বার সংগ্রহ করে ফোন করেন ওসির কাছে তিনি কখনো স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কখনো পিএস পরিচয় দেন ফোনে ওসিকে জরুরি ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানকে তার নাম্বারে ফোন করতে বলেন বিশ্বাস করে ওসিও তাদের ফোন দেন তারা ফোন করলে একই পরিচয় বলেন একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি মানবিক সমস্যা পনেরো থেকে বিশ হাজার টাকা পাঠান এভাবেই লাখ লাখ টাকা পর্যন্ত দাবি করতেন মোহাম্মদ হাসিবুল আলম রানা নিজের পরিচয় নিশ্চিত করতে একাধিক ব্যবহৃত নাম্বার ট্রু কলারে পিএস এপিএস এডিশনাল সেক্রেটারি ও নাম দেখানো সব কৌশলেই প্রয়োগ করতেন তার একাধিক নাম্বার ট্রু কলারে এখনও পিএস হেলথ এপিএস এডুকেশন লেখাও শো করতো এ কারণেই অনেকেই বিশ্বাস করে তার এই প্রতারণার ফাঁদে পা দিয়ে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিতেন পরে বুঝতে পারতেন প্রতারণার বিষয় সর্বশেষ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এপিএস মুনির এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম গত আঠারোই সেপ্টেম্বর রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন কমলাপুর আইসিডি গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা বলেছেন গ্রেপ্তার হাসিবুল আলম রানা বিভিন্ন সময়ে সরকারি চাকরিজীবী সহ মেয়র উপজেলা chairman UNO OC fisheries officer কলেজের অধ্যক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফোন দিয়ে বদলি পদোন্নতি গরিব মেয়ের বিয়ে গরিব মানুষের চিকিৎসা করানোর জন্য বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইনভেস্টিগেশন টিমের সহকারী কমিশনার এসি আশরাফুল্লাহ বলেন প্রতারণার জন্য তিনি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের টার্গেট করেন তাদের নম্বর সংগ্রহের লক্ষ্য কৌশল রানা জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন দিয়ে সংশ্লিষ্ট এলাকার ওসির নাম্বার সংগ্রহ করতেন ওসির কাছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির পরিচয় দিতেন কখনো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানের পরিচয় দিতেন আবার কখনো পিএ বা পিএস শিক্ষামন্ত্রী যখন যে পরিচয়টি সুবিধাজনক সেই পরিচয় দিয়ে সংশ্লিষ্ট এলাকার ইউএনও উপজেলা চেয়ারম্যান মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্বোপরি টার্গেট ব্যক্তিকে অতি সত্বর তার মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতে বলতেন টার্গেটকৃত ব্যক্তি তাকে ফোন দিলে নানা মানবিক ও সৃজনশীল কাজে অংশগ্রহণ কিংবা সহযোগিতার জন্য বিকাশ নাম্বার দিতেন অধিকাংশ ব্যক্তি বিশ্বাস করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেন এভাবে তিনি প্রায় অর্ধ কোটি টাকার প্রতারণা করেছেন শতাধিক ব্যক্তির কাছ থেকে তিনি বলেন গ্রেপ্তার হাসিবুল আলম রানার কাছ থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল মান্নান যুগ্ম সচিব শওকত আলী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আতাউর রহমানের লেখাসহ তিনটি সিল দুটি মোবাইল ও চারটি সচল সিম জব্দ করা হয়েছে গ্রেপ্তার রানার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মামলা নং আঠারো আদালতে সপর্দ করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ